জানি না কমেন্ট করে জানাবেন আজকে শাক রান্না করবো বসিয়ে দিয়েছি কেটে মরিচ দিয়ে শুধু এটা রসুন দিয়ে শুধু রান্না করবো আমি ডাকা দিয়ে অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত লাস্টে তাতে রসুন দেবো রসুন দিয়েছি

দিয়েছি অলরেডি ভালো করে সিদ্ধ হতে তারপর Thank you. যত নরম হবে তত খেতে টেস্ট হবে সময় লাগে কিন্তু খেতে খুব টেস্ট যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন ডাটা বাটাটি হয়ে গেছে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন একদম মা খেলারা যেভাবে বানায় তো সেরকম টেস্ট হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ